নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা পরমেশ্বরের কৃপায় আশা করি সকলেই কুশলে আছেন পিনাকি ভট্টাচার্য মশাইয়ের ভ্রান্তি নিরসন ও অসারতা প্রমাণ ধারাবাহিক পর্বে গত প্রথম পর্বের পর এবার এসে গেলাম দ্বিতীয় পর্বের নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে বেদে গো শব্দের অর্থ কি পানি তিস্তা পদ্মা পিনাকি ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নামক একটি ইউটিউব চ্যানেলে মানবজাতির পরম ও মহাসংবিধান পেজ সম্পর্কে ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে তা তুলে ধরার উদ্দেশ্যেই এই ভিডিও তাই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকল দর্শকবৃন্দকে অনুরোধ রইল এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে এখনই ভিডিওটির একটু নিচে ডান দিকে লাল বাটনে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন প্রতিবাদী আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে থাকুন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন কোন ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা দেখতে চান তা আমাকে কমেন্টে জানাতে পারেন কেননা আপনাদের একটি কমেন্টও ভিডিও তৈরিতে অনেকখানি অনুপ্রাণিত করে তাহলে আর দেরি নয় শুরু করা যাক আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই পিনাকি ভট্টাচার্য বাবুর মুখ থেকে শুনুন যে গো হত্যা বিষয়ে উনি কি বলছেন গোহত্যা মহাপাপ এই বাক্যের আর একটা অর্থ হতেই পারে নদী হত্যা মহাপাপ বক্তব্যটি শুনলেন এই বক্তব্যে তিনি স্পষ্টতই বলেছেন যে ঋগ্বেদে গোহত্যা পাপ খুব সুন্দর কথা তিনি বলেছেন কিন্তু ঠিক তারপরেও মজার বিষয় হচ্ছে তিনি বড় আশ্চর্যজনক কথা বলেছেন এই ঠিক তারপরই আর সেটি হলো গো শব্দের অর্থ নাকি দুইটি আমরা সকলেই এতদিন গো শব্দের সাধারণভাবে তিনটি অর্থ জানতাম গাভী ভূমি আর জ্যোতি এই তিনটি অর্থ সকলেই সকল সাধারণ মানুষই আমরা মোটামুটি বিশেষ করে যারা এই শব্দগুলোর সাথে পরিচিত সকলেই এই তিনটি অর্থই আমরা মৌলিকভাবে জানি কিন্তু পিনাকিবাবু বলছেন যে গো শব্দের অর্থ নাকি দুইটি জানি না তিনি কোথায় পেয়েছেন একটি নাকি একটি অর্থ নাকি গাভী আর অপরটির অর্থ নাকি জল জানি বিশ্বাস হচ্ছে না তো শুনুন ওনার মুখেই শুনুন আর একটা বিস্ময়কর আবিষ্কার গো এই শব্দের অর্থ কি সংস্কৃতে দুটো অর্থ একটা অর্থ গরু অবশ্যই আর একটা অর্থ সংস্কৃতে জল পানি শুনলেন তো এই হচ্ছে পরিস্থিতি তাহলে পিনাকি বাবু এই দুটি অর্থই যে গো শব্দের হয় এটা তিনি কোথায় পেলেন এটা নির্ণয় করতে চলুন তাহলে আমরা সংস্কৃত অভিধান অমরকোষ কি বলছে তা দেখে নিই কারণ প্রকৃতপক্ষে অমরকোষ এবং নিরুক্ত এই দুটি হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য অভিধান বেদের অর্থ খোঁজার জন্য কারণ প্রাচীন সব অর্থকারেরা এই গ্রন্থগুলোতেই অর্থ করে গেছেন সুতরাং তাদের দেওয়া এই অভিধানগুলো থেকে আমরা আজকে অর্থ উদ্ধার করার চেষ্টা করব যে আসলে গো শব্দে অর্থ কি সত্যি পানি তিস্তা নাকি পদ্মা দেখব চলুন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ যে অমরকোষ অভিধানের অমরার্থ চন্দ্রিকাতে দুশো সত্তর সংখ্যক পৃষ্ঠা এই পৃষ্ঠার একশো পঁচিশ সংখ্যায় দেখতে পাচ্ছেন যে এখানে দেখানো হচ্ছে গাভী শব্দের সমার্থক নয়টি শব্দ দেওয়া আছে কি কি এখানে দেখতে পাচ্ছেন প্রথম সমর্থক অর্থটাই দেওয়া আছে বা প্রথম সমর্থক শব্দটাই দেওয়া আছে এক নম্বর মাহি নাম্বার দুই সৌরভেই নাম্বার তিন গো নাম্বার চার উষ্টা নাম্বার পাঁচ মাতৃ নাম্বার ছয় শৃঙ্গিনী নাম্বার সাত অর্জুনী নাম্বার আট অগ্না নাম্বার নয় রোহিণী অর্থাৎ স্ত্রী এবার দেখুন বৈদিক অভিধান বা বেদের মূল যে শব্দকোষ যেটাকে আমরা বলি নির্ঘণ্টু সেই নির্ঘণ্টুর নবম অধ্যায়ে এগারো নং খণ্ডেও এই গো শব্দের নয়টি সমার্থক শব্দ দেওয়া আছে ভাবছেন তো উচ্চশিক্ষিত পিনাকি বাবু কি তাহলে ভুল বলছেন ভুল কেনই বা বলবেন না তিনি তো একজন সাধারণ মানুষ মানুষের ঊর্ধ্বে তো নন আর ভুল তো মানুষেরই হয় আর পিনাকি বাবুও যে ওই ভুলই ভুল কথাই বলেছেন গো শব্দের দুইটি অর্থ তো সেটা কেন তিনি ভুল বলবেন না তিনি তো মানুষই দেখুন পিনাকি বাবুর ভ্রান্তিটি কোথায় আমরা চলে আসলাম নির্ঘণ্টুর নবম অধ্যায়ের এগারো নং খণ্ডে দেখুন প্রিয় দর্শকবৃন্দ এখানে স্পষ্টতই গো শব্দের নয়টি অর্থ দেওয়া আছে নাম্বার এক আপনারা দেখতে পাচ্ছেন অগ্না নাম্বার দুই উষরা নাম্বার তিন উষ্রিয়া নাম্বার চার ওহি নাম্বার পাঁচ মহি নাম্বার ছয় অদিতি নাম্বার সাত ইলা নাম্বার আট জগতি ও নাম্বার নয় হচ্ছে শক্করি অতএব প্রিয় দর্শকবৃন্দ পিনাকিবাবুর ভ্রান্তি উন্মোচন করে তার করা অপব্যাখ্যার নিরসন করা হলো সুতরাং প্রমাণিত হলো বেদের গো শব্দের অর্থ কখনোই কেবলমাত্র দুইটি নয় বরং নয়টি বা তারও অধিক সুতরাং উপসংহারে এটা বলতে হচ্ছে যে ভট্টাচার্য মশাইয়ের বা পিনাকি ভট্টাচার্য মশাইয়ের করা বক্তব্যটি ভ্রান্ত এবং অসার তার শাস্ত্রের প্রমাণে আবারও প্রমাণিত হলো তো আজকে এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে সবাইকে শান্তি বর্ষণের প্রার্থনা জানিয়ে এইখানেই করছি ও শান্তিহি ওং শান্তি ওং শান্তি ধন্যবাদ সবাইকে নমস্কার